খুব বোরিং লাগছে ভালো লাগে না এক ঘরের ভেতর বসে থেকে লাইফটাই সালা বিরক্তিকর হয়ে গেল হিরে ভাই কি খবর হ্যাঁ কেমন আছিস কি খবর দেখতেই তো পাচ্ছি শুয়ে বসে দিন কাটাচ্ছি এমনিতেও সালা উইকেন্ড কিছু করারও নেই ভালো লাগে না ভাই এক ঘরের ভেতর বসে সিরিয়াসলি খুব বোরিং লাগছে রে ভালো লাগে না আর বাইরে ভাই তুই কখন এলি না এই তো এখনই কাকু গেল হয়তো কোথাও ওই জন্য দরজাটা খুলে দিল যাকে এসব ছাড় তো বল তোর মুড চেয়ার আপ করার কিন্তু আমার দায়িত্ব বল আমি কি করতে পারি সুরের বাচ্চা তুমি কি আমার গার্লফ্রেন্ড তোর মুড তোর রাখ দেখ ভাই গার্লফ্রেন্ড আমি নাও হতে পারি কিন্তু ছেলে বন্ধু হিসেবে তো একটা কর্তব্য আছে নাকি যাক সব ছাড় বাদ দে তো ওকে একটা লিঙ্ক পাঠাবো একটা ভিডিও লিঙ্ক ঠিক আছে ওটা চেক কর তখন তুই সব এনার্জি তুই ফিরে পাবি প্রমিস গড প্রমিস তাই ওকে দেখি তোর লিঙ্ক দে কি এমন লিঙ্ক পাঠাবি আমি নাকি চিয়ার আপ হয়ে যাবো দেখি পাটা পাটা পাটা পাটা আরে ব্রো মেসেঞ্জারটা চেক কর না তবেই তো দেখবি আমাকে এরকম জিজ্ঞেস করলে হবে মেসেঞ্জারে দেখ A few moments later Wow ভাই হেভি তো রে ভাই এমনি এমনি বলি তুই আমার বেস্ট ফ্রেন্ড তুই আমার সব মনের কথা বুঝিস দাঁড়া একটু বস আমি আসছি হ্যাঁ চট করে আসছি দাঁড়া একটু বস বস আরে আরে শোন শোন শোন কোথায় যাচ্ছিস Five minutes later. शांति ब्रो ओह पूरा आवाज मिट गया ओह thank you bro so much আরে ভাই যাওয়ার আগে তো আমার সাথে একটু কনসাল্ট করতিস কেন রে ভাই কি হলো আরে দোস্ত তুই শুধু কি ওইগুলোর দিকেই তাকিয়েছিলিস মুখটা দেখ মুখটা মুখটা তো দেখতিস শুধু ওইদিকে তাকালেই হবে দেখছি mm-hmm. কন্ট্রোল ইউর তোকে দুটো অপশন দেবো নিজে থেকে বেরোবি নাকি লাখ মেরে বের করবো ওই জন্যই বলেছিলাম পুরো কথাটা শুনতে তুই তো না শুনি আগে থেকে পালিয়ে গেলি শুনে হচ্ছে বেরোবি হ্যাঁ কি না বল তাহলে তো এখানেই পুঁতে মেরে দেবো কিন্তু বেরোবি হ্যাঁ কি না বল বাইরে বেরোচ্ছি বেরোচ্ছি বেরোচ্ছি আরে হাওয়াজটা ভালো করে মিটেছিল তো সালা ঠান্ডা বেরো বেরো সালা বেরো